দর্শক আপনারা জানেন যে সুমি নামের মেয়েটি তার হলুদে পারফর্ম করার জন্য হিরো আলমকে আমন্ত্রণ জানিয়েছেন এবং একটি মোটা অঙ্কের টাকা দেবেন বলেও কিন্তু তিনি বলেছিলেন যে দর্শক এই বিষয়ে একটি ভিডিও অলরেডি আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন এবং সেখান থেকেই হয়তো আমাদের এই ভিডিওটির খবর আপনি পেয়ে গিয়েছেন সেখান থেকেই পেয়ে থাকুন হিরো আলমের পারফরমেন্সটি আপনাকে